ইসলামী দল শুরু হওয়ার থেকে বড় মিছিল শুরু হয়েছে আমরা বড় মিছিল থেকে সুস্পষ্ট রূপে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই আল্লাহ তালা বলে গিয়েছেন জীবন অপেক্ষা নিজের জীবনের মূল্য দিতে জানে না সুযোগকে তলব করে ফ্রান্স সরকারকে মাফ দেওয়ার জন্য বাধ্য করো বাধ্য দেশবাসী আজকে আমাদের থেকে বিশ্ববাসীর কাছে আমরা জানিয়ে দিতে চাই যতক্ষণ পর্যন্ত বিশ্বদাবী আল্লাহ রসুল ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র বন্ধ না হয়ে ততক্ষণ পর্যন্ত জনতা ঘরে ফিরে না রাসুলের বিরুদ্ধে কটুক্তি করে যে দৃষ্টতাপ দেখিয়েছে আমার বিশ্বাস বিশ্বের মানচিত্র থেকে ফ্রান্স নামের রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না এই পর্যায়ে বক্তব্য রাখবেন সম্মানিত ইসলামী দর্শনের সংগ্রামী মহাসচিব মুখপাত্র আল্লামা জাফরুল্লাহ খান السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومسلم ومسلمা ভাইয়ের আমার আমরা ইমানের তাগিদে রাজপথে নেমেছি যতদিন পর্যন্ত এই পেয়াজবদের শাস্তি দিতে না পারবো এবং এই পেয়াজবদেরকে দাঁত ভাঙ্গার জবাব দিতে না পারবো ততদিন পর্যন্ত আমরা আসবো ছাড়বো না আমার একটা অসভ্য জাতি ফ্রান্স একটা জাতি একটা সাম্প্রদায়িক জাতি সুতরাং এদেরকে সমানচিত্র থেকে উচ্ছেদ করে দিতে হবে এই সালে ফ্রান্স রাশিয়ার পরিণতি পলিত হবে রাশিয়া যে অবস্থা হয়েছে খণ্ড বিখণ্ড হয়েছে ঠিক তেমনি ফ্রান্সে এই অবস্থা হবে আসুন আমরা মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ ভাবে এই ফ্রান্সের বিচার করুন এবং ফ্রান্সের সমস্ত পণ্য আমরা বর্জন করি আমরা ফ্রান্সের কারণে সারা বিশ্বভাবে বিশ্বব্যাপী করোনা হয়েছে সুতরাং মহানবী সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রতি কটূক্তি করলে এইরকমই আল্লাহর গৌত বাঁধবে আজকে সারা বিশ্বে যে করোনা হয়েছে এই ফ্রান্সে এবং ফ্রান্সের মতো যারা মহানবী সাল্লাহ কটূক্তি করেছে তাদের কারণে হয়েছে সুতরাং আমরা হজরত মহানবী সাল্লাহ সাল্লামের সম্মান রক্ষাতে আমাদের জীবন উৎসর্গ করে দিতে প্রস্তুত আছি আজকের এই সংক্ষিপ্ত সমাবেশের সংগ্রামী সহ সংগ্রামী সভাপতি সম্মিলিত ইসলামী দলচনের সহ সভাপতি জনাব মৌলানা আবু তাহের জিহাদি আল কাসেম সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা আমলের দিক থেকে দুর্বল হলেও নবীর প্রেমে কখনো দুর্বল না কর্মসূচিতে প্রয়োজনে আমরা নবীর প্রেমে শাহাদত বরণ করতে কারা কারা সরকারকে আমি সরকারকে বলতে চাই ফ্রান্সের দূতাবাস এই দেশ থেকে অবিলম্বে এখান থেকে সরিয়ে দেন anyway. বসে অন্যতম কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডক্টর মৌলানা হাবিবুর রহমান অধ্যাপক ডক্টর মৌলানা হাবিবুর আমরা আজকে কেন রাস্তাতে এসেছি আপনারা জানেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মেক্রন নবীর নামে অপবাদ রচনা করেছেন কঠিন করে আমি ভোগ করা লাগবে মিনিট ইসলামী দল সবের অন্যতম কেন্দ্র নেতা হজরত মাওলানা ফখরুল ইসলাম বক্তব্য নিয়ে আসেন হজরত মাওলানা ফখরুল ইসলাম পুলিশের ওখানে যারা আছেন দক্ষিণের যারা পুলিশের ওখানে আছেন দক্ষিণ ঘুরেন আপনারা মুসলমান বাদ করতে পারে না বাংলাদেশ সরকারকে বলবে যদি মুসলমান করা প্রতিবাদ জবাব সংসদে থেকে ফ্রান্সের দূতাবাস নিষিদ্ধ করে ওদেরকে আউট করে ফ্রান্স